رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি ওলামাই কেরাম আমার বিশ্ব শঙ্করে উনি কি বললেন নারীদের অধিকার এটা এখন আমি জানছি এটাই কি নিয়ম যে মূল সাহেব যখন আলোচনায় বসবেন তখন বলে দিবেন এটা জি না বুঝতে পারলেন হ্যাঁ, মাদানিরা আবার কি সব তো পড়েছে অনেক তো পড়া আছে সাইকুল হাদিস বুখারি শরীফ পড়িয়েছেন তিরিশ বছর ধরে বুঝতে পারলেন তিরিশ বছর ধরে চল্লিশ বছর ধরে বুখারি শরীফ পড়ার কিন্তু যদি বলা হয় যে আপনি আজকে উঠে তোবা সম্পর্কে দশ মিনিট বলেন তো আচ্ছা তোবা কত প্রসিদ্ধ শব্দ তাই না তোবা কত প্রসিদ্ধ শব্দ তোবা বললেই হল কিন্তু তোবা বললেই হবে যে দশ মিনিট বলেন যদি বলা হয় নামাজ সম্পর্কে পাঁচ মিনিট বলেন তো দশ মিনিট বলেন তো নামাজ কত প্রসিদ্ধ শব্দ বললেই বলা হবে নামাজের হাদিসগুলিকে মানে সংকলিত করতে হবে না ব্রেনে রাখতে হবে আমি কি বলবো গচ্ছিত করতে হবে আমার কাছে তো কাগজ নেই আছে সৌদি আরবে কিন্তু বক্তৃতা করা খুবই সহজ বুঝতে পারলেন দেখবেন সৌদি আরবে যদি কারো আলোচনা শুনেন তা দেখবেন যে সামনে কাগজগুলো সব রাখা আছে একটা করে উল্টাচ্ছে আর বলছে আর সৌদি আরবে যারা ক্ষতি আজকে আমাদের মসজিদের সব থেকে ইমাম সাহেবের কষ্টকর জিনিস কোনটা জানে জুমার দিনটা জুমার দিন যখন আসে তখন ইমাম সাহেবদের বড় ভয় লাগে জি আল্লাহ আগামী কালকে জুমা কোনো মুসাফির আসবে কিনা তাও জানি না মানে কোনো যদি আলেম আসেন তাহলে ওই জুমাটা অসহজ হয়ে গেল তাহলে ওই দায়িত্বটা ওনাকে দিয়ে দেবেন আজকে জুমাটা আপনি পড়াবেন কারণ জুমায় আধ ঘন্টা খুদ্া দেওয়া একটা বিষয়ের উপরে আলোচনা করা এটাও কঠিন হয়ে যায় যদিও সে জানে যে আমাকে আগামী জুমাতে খুদ্া দিতে হবে অনেক সময় তার হাতে অতএব বিষয়গুলিকে একত্রিত করা গচ্ছিত করা কোনো সহজ ব্যাপার কোন ব্যাপারই না কিন্তু সৌদি আরবে কিন্তু না দেখে খোদবা দেওয়া হয় না বুঝতে পারলেন আমাদের মতন হানাফিদের মতন না আমাদের হানাফিরা একটা বই নেই ওই বইটাতে কিছু লেখা আছে আবু বাকার ওমার ওসমান আলী করে করে করে করে চলে যায় কিন্তু ওটা তা না ওরা একটা বিষয় লেখে নিয়ে আসেন এটা তো সৌরুল ইসলামিয়া যেটা ওদের বিদেশ মানে ওদের যেটা উজারা ইসলামী মন্ত্রণালয় যেটা সেখান থেকে পাস হয় এই খুদ্ায় কি আলোচনা হবে কারণ ওখানে যেমন তাই বলে চলে যাব যা ইচ্ছা তাই বলে দিবে ইমাম সাহেব যে কোনো পার্টির কথা যে কোনো পার্টির সমর্থন যা ইচ্ছা না তা হবে না ওখানে ওখানে একটা লাইন আছে সরকার থেকে উজারাত শহরুল ইসলামিয়া ইসলামী মন্ত্রণালয় থেকে একটা বিষয় বেঁধে দেওয়া হবে ওই দিন সারা সৌদি আরবে প্রত্যেক মেম্বরে ওই বিষয়েই আলোচনা হবে সেটা মৌসুম ভিত্তিক হয় যেমন এটা কি অবস্থা চলছে কেমন সময় চলছে এটা সাবান মাস চলছে সাবান মাসে কী নিয়ে আলোচনা করা উচিত মহরম মাসে কী নিয়ে আলোচনা করা উচিত রোজান মাসে রমজান মাসে কী নিয়ে আলোচনা করা উচিত এইভাবে একটা বিষয় বেঁধে দেওয়া হয় তো ওখানকার খতিবদের খোদবা দেওয়া খুবই সহজ তারপরেও কিন্তু খোদবা দিতে সবাই পারে না মাত্র কয়েকজন বিশেষ ব্যক্তি শেখ বড় বড় আলিম যারা বিশেষ বিশেষ আলিম তারাই খোদবার পারমিশন পান এবং ওই কাগজ নিয়ে উঠে শুধু পরি দিয়ে চলে যান আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে একটি একটি করে দেখবে আর পড়বে একবারও সমাজের দিকে তাকাবে না মানুষের দিকে তাকাবে না শুধু কাগজের দিকে তাকাবে হবে আমাদের দিকে যদি কাগজের দিকে তাকিয়ে কেউ খোদ বা দেয় বলে এদের কোন ইমাম সাহেবকে নিয়ে এলাম রে বাবা হ্যাঁ এ কিছুই জানে না দেখা দেখা কি পরে বড় শোনায় আমাদেরকে আমরা কিন্তু বিরক্তি বোধ করব তাই না ঠিক ওই রকমই আমাদের এই মঞ্চে এসে আলোচনা করবেন যিনি তাকেও না দেখে বলতে হবে এক ঘন্টা হোক দু ঘন্টা হোক আড়াই ঘন্টা হোক তিন ঘন্টা হোক চার ঘন্টা তা না হোক আরে আমাদের অনেক বক্তরা আছে ওদের তিন ঘন্টাতে পুষাই না বুঝতে পারলেন কারণ ওরা একদিকে পতন শুরু করবে শুরু করার পরে ট্রেন যেদিকে যাবে যেদিকে লাইন পাবে সেদিকেই ছুটবে কোনো একটা বিষয় নেই কিচ্ছু নাই যত ইসলামী বিষয় আছে টানতে টানতে এখানে একটা আয়াত পড়বে ওখানে একটা আয়াত পড়বে সেখানে একটা হাদিস পড়বে এই করতে করতে করতে করতে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে শেষ পর্যন্ত সবাই সমাজ থেকে সভা থেকে উঠে যাবে কি বলল খুঁজে আর তাল পাবেন না আলোচনা হলো কি আছে বুঝতে পারলেন আলোচনা হলো কি আর তো ভাই কথা হচ্ছে যাই হোক হয়তো কর্তৃপক্ষ ভুলে গেছিল আমাকে বলতে যার কারণে হয়তো আমাকে জানাতে পারিনি কারণ আমি জানি না যে এইটা আমার বিষয় ইসলামে ইসলামে নারীদের মান নাকি অধিকার ও মর্যাদা ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা খুব ভালো বিষয় এতে কোনো সন্দেহ নেই কিছু বলা যায় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাকে এক ঘন্টা তো পূরণ করতে হবে তাই না আর যদি গচ্ছিত বিষয় মাথায় না থাকে সুন্দর করে পরিবেশন করা যায় না বুঝতে পারলেন আমি কিন্তু জীবনে কোনো কিছুই দেখে বলি না এবং বলে বলা আমার অভ্যাসই নেই আমি যদি গেলাম কোনো কাগজে লিখে রেখে আমি তাকাতেই পারবো না আমাকে সবসময় মানুষের দিকে তাকাতে হবে যা কিছু বলি মেহনত করে পরিশ্রম করে আমার নিজের এই স্মৃতিশক্তিতে গচ্ছিত করি পয়েন্ট বাই পয়েন্ট বলার চেষ্টা করি এতটুকু তারপরেও কোথাও ভুল তো হতেই পারে মানুষ হিসাবে আর কি তো ভাই যাই হোক কথা হচ্ছে ইসলামে নারীর মান অধিকার আমার মনে হয় অন্যান্য যত ধর্ম যারা তাদের ধর্মের নিজের ধর্মে বা তারা ওটাকে ধর্ম মনে করে এমন কোন ধর্ম নেই যে ধর্ম নারীকে অত্যধিক মর্যাদা দান করেছে নারীকে একটি মানুষ হিসাবে গণ্য করেছে তাকে মা হিসাবে বেটি হিসাবে স্ত্রী হিসাবে এবং নানি দাদি ইত্যাদি সমস্ত পর্যায়ে তার যে মান ইসলাম দিয়েছে পৃথিবীতে কোনো ধর্ম নারীকে এমন মান এমন মান দেয়নি আপনি চাইনা জার্মান ফ্রান্স আরও অন্যান্য আমেরিকা বলেন পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশে নারী শুধু একটা সামগ্রী জিনিসপত্র আর কি যেমন একটা মোবাইল আপনি ব্যবহার করলেন আবার এই মোবাইলটা খারাপ হয়ে যাবে ফেলে দিবেন ঠিক নারীকে বিভিন্ন ধর্মে একটা সামগ্রী হিসাবে গ্রহণ করা হয় বা জানা হয় যে সে একটা সামগ্রী মাত্র যতদিন তার দিয়ে আপনার কিছু লাভ হবে আপনি তাকে কাছে রাখবেন লাভ শেষ ঠেলে ফেলে দিবেন তার আর কোনো মূল্য আপনার কাছে নেই আমাদের এই ভারতবর্ষে পর্যন্ত নারীদের মর্যাদা কেমন ছিল স্বামী মারা গেছে স্বামীর চিতাই স্ত্রীকে দাহ হতে হবে যাকে সতীদাহ প্রথা হিসাবে আমরা উনিকেই জানি সতীদাহ প্রথা হিসাবে একটা প্রথা ছিল স্বামী মারা গেলে সেই চিতাই স্ত্রীকেও দাহ হয়ে যেতে হবে জোরে পড়ে যেতে হবে প্রমাণ করে দিতে হবে যে সেও সতী নারী আর কি তো মোট কথা হচ্ছে এই প্রথা পরবর্তীকালে অনেক পণ্ডিতগণ বিবেচনা করা ধরলে একটা অমানবিক মানে একটা প্রথা স্বামী মারা যাওয়ার পর তার বাঁচার অধিকার নেই অবশ্যই আছে কে বললে অধিকার নেই তারপরে বিবেচনা করার পরে এই প্রথাটা আস্তে আস্তে করে ভারতবর্ষের মাটি থেকে উঠে গেল নারীকে আবার পুনর্জীবনের অধিকার দেওয়া হলো কিন্তু তবু আজ আজও অমুসলিম অনেক সমাজে আছে স্বামী মরে যাবার পর তার বিয়ে করা একেবারে একটা তিরস্কৃত বিষয় মানে ভালো চোখে কেউ দেখে না যদি কারো স্বামী মারা যাবার পর সে নারী বিয়ে করে তাকে ভালো চোখে দেখা হয় না আজও অমুসলিম অনেক সমাজে এমনই প্রথা আছে চিরটা জীবন পর্যন্ত তাকে নারী হয়েই থাকতে হবে নারী মানে স্বামী মারা গেলে তার নাম হয়ে গেল নারী বিধবা নারী এখন বিধবা হয়েই তাকে জীবনযাপন করতে হবে আমার ইসলাম কিন্তু তা করেনি জাহিলিয়াতের যুগে ইসলামকে ইসলামের আগে ইসলাম আবির্ভাবের আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রীত হওয়ার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো মেয়ে পছন্দ করা হতো না যাদি যদি কারো বাড়িতে মেয়ে হতো তাকে জীবন্ত কবর দিত এই লজ্জায় যে মানুষ নিন্দা করবে আমার বাড়িতে মেয়ে হয়েছে কোরআন বলছে যখন মেয়ে হতো লজ্জায় মুখ ঢেকে বানাতো মুখ যেন কালো হয়ে গেছে চিন্তা গবেষণা করছো কি তাকে আমি বাঁচিয়ে রাখবো না জীবন্ত কবর দিব এক পর্যায়ে এমন হতো যে সে তার মেয়েকে নিজেরই মেয়েকে জীবন্ত কবর দিত কোরআন সাক্ষী দেয় কাল আমতের মাঠে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন ও ইদাল মাউদাত সুয়েলাত বেআইয়ে দাম্বিন কোতেলাত আল্লাহ রব্বুল আলমিন সমাধিস্তা ওই ছোট ছোট মেয়েগুলোকে জিজ্ঞাসা করবেন বলো কোতেলাত তোমরা কি এমন পাপ করেছিলে যে পাপের কারণে তোমাদের বাবারা তোমাদেরকে জীবন্ত সমাধিস্থ করেছিল বলো কি পাপ করেছিলে তোমরা আচ্ছা বলেন যখন একটা মেয়ে দুনিয়াতে এলো একদিনকার মেয়ে ও কি কিছু জানে ও তো কিছুই জানে না ওকে একদিনকার মেয়ে বাবা ধরলো আর কি কোথায় পুঁতে দিয়ে চলে এলো ও কি জানে কিছুই তো বুঝে না তো আল্লাহ ওকে কেন জিজ্ঞাসা করছেন যে বলো তোমার বাবা তোমাকে জীবন্ত কেন খবর দিয়েছিল কেন ওর বাবাকে জিজ্ঞাসা করতে পারেনি যে বলো তুমি তোমার মেয়েকে জীবন্ত কেন খবর দিয়েছিলে ওকে কেন জিজ্ঞাসা করছেন আল্লাহ ওর বাবাকে কেন না আল্লাহ তালা ওর বাবার দিকে তাকিয়েও দেখতে ভালো মনে করবেন না এত জঘন্য পাপি এই জঘন্য মানুষের দিকে তার সাথে কথা বলো তো দূরের কথা আর আল্লাহর সাথে কথা বলা চারটিখানি কথা নয় বুঝতে পারলেন মুসা আলাহ সালাম যখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেলেন আল্লাহ তালা বললেন আকাশ থেকে কথা আসছে মোসার সব দেখতে পাচ্ছেন না এদিক সেদিক তাকায় আল্লাহ বলছে মাফি আমি কি বলে আলকে মাফি আমি নাকি মূসা মূসা তোমার ডান হাতে কি আছে ওটা ফেলে দাও ওটা ফেলে দিল আবার একদিকে জিজ্ঞাসা করছে অমা তিলকাবে আমি নাকি মূসা মূসা তোমার ডান হাতে ওটা কি কালাহিয়া আসাইয়া এটা আমার লাঠি আতাবাক্কাও আলাইহা এতে ট্যাগ দিয়ে বসি ও আহস্য বিহা আলা আর এতে ওই গাছের পাতা ঝাড়িয়ে ঝাড়িয়ে ছাগলদেরকে খাওয়ায় আর এবং উখরা এবং আরো অন্য অন্য অনেক উপকারিতা এই লাঠির মধ্যে আছে আল্লাহকে এত বড় কথা জিজ্ঞাসা করেছিলেন শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন ওমা তিল কাবে ইয়া মুসা মুসা তোমার ডান হাতে ওটা কি বলি হলো এটা লাঠি বাসাস ব্যবসা কিন্তু মুসা দেখছে আল্লাহর সাথে কথা বলার সুযোগ তো যত ভাষা পায় কথা বাড়াবার চেষ্টা করছে টেস্ট তৃপ্তি পাওয়া যায় আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কথা বলবেন কথা বলা আল্লাহর গুণ এটা মনে রাখবে এটা আকিদার সম্পর্কীয় জিনিস তাই মনে রাখবেন আল্লাহ কথা বলবেন কথা বলা আল্লাহর গুণ কেমন করে কথা বলবেন আমাদের মতো জীব নিয়ে আমাদের মতন মুখ আমাদের মতন ঢংঢাং কিরকম কথা বলবেন আল্লাহ বলবেন জানি না আল্লাহ কিভাবে কথা বলবেন আল্লাহ এতে ইয়াতাকাল্লাম আল্লাহ ইয়াতাকাল্লাম আল্লাহ কথা বলবেন যেমন কথা বলা সেই গৈরময় আল্লাহর সামঞ্জস্যের সাথে সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ঠিক ওই রকম ভাবে আল্লাহ কথা বলবেন আমাদের মতো নয় আমরা মানুষ আমরা সৃষ্টি তিনি স্রষ্টা আল্লাহর মতো কোনো কিছু নয় তিনি সবকিছু শুনেন আর সবকিছু দেখেন শুনেন কি দিয়ে আল্লাহ কান দিয়ে আমরা কি দিয়ে শুনি তাহলে আল্লাহর নিশ্চয়ই কান আছে তাই না কি বলবেন যে না মাতালার না আল্লাহর কান নেয় বুঝতে পারলেন শোনার একটা যন্ত্র আল্লাহ আমাদেরকে দিয়েছে তার নাম কান দেখার যন্ত্র দিয়েছেন তার নাম চোখ ধরার যন্ত্র দিয়েছেন তার নাম হাত চলার শক্তি দিয়েছেন বা চলার জন্য দুটো জিনিস দিয়েছেন তার নাম পা কথা বলার জন্য একটা জিনিস দিয়েছেন তার নাম জীব ঘর গোস মাংস চিবিয়ে খাওয়ার জন্য কিছু জিনিস দিয়েছেন তার নাম দাঁত বুঝতে পারলেন একটা বটি তৈরি করার পরে ওই বটিতে কিছু যন্ত্র ফিট করেছেন কিছু কার্যকারী আদায় করার জন্য সেগুলি আমাদের প্রয়োজন ছিল আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর মুখমণ্ডল আছে আল্লাহ কথা বলবেন কিন্তু কেমন আমরা জানি না অতএব আল্লাহর কান আছে নাকি বলবো না আল্লাহর কানের কথা আল্লাহ কোরআনে বলেননি আমার নবী হাদিসে বলেননি যা কোরআনে হাদিসে উল্লেখ হয়নি তা আমরা কখনোই বলতে পারি না যে আছে না নেই আল্লাহ শুনেন আল্লাহ শোনার মাধ্যম কি আছে আল্লাহ ভালো জানেন আমাদের শোনার মাধ্যম কান আমাদের দেখার চোখ আমাদের চলার জন্য পা আমাদের ধরার জন্য হাত আল্লাহর হাত আমাদের মতো নয় আল্লাহর পা আমাদের মতো নয় আল্লাহর বসা আমাদের মতন বসা নয় আল্লাহর আরস সম্পর্কে আমরা কিছুই জানি না কত বড় কত বিশাল কত মহান আর সেই আরসে যারা বসে আছেন যিনি বসে আছেন সেই সত্তা কত বিশাল কত মহান কত বৈশিষ্ট্যের মালিক কত মাহাত্মের মালিক এগুলি আমাদের গানের অনেক অনেক ঊর্ধ্বে আল্লাহকে দুনিয়া দুনিয়ার সামান্য জ্ঞান দিয়ে আয়ত্তে আনা যাবে না আল্লাহ কোরআনে বলে দিয়ে অসিয়া আল্লাহর জমিনকে পরিব্যাপ্ত করে আছে কুর্সিটা কোনটা কুর্সি মানে চেয়ার চেয়ার কি আল্লাহর একটা চেয়ার আছে আর আল্লাহর একটা আরস আছে বুঝতে পারলেন বলা হয়েছে তার সেরে চেয়ারটা সম্পর্কে কুর্সি সম্পর্কে মদে ও কাদামাই রব্বহু তবারক ওয়া তাআলা মাউদে ও কাদামাই মহান আল্লাহর পা রাখার জায়গা যেটা তার নাম কুরসি বলে কত কেমন কুরসিটা আল্লাহ বলছেন কুরসি সম্পর্কে ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া পরিব্যাপ্ত করে আছে ছে আছে আল্লাহর কুরসিটা আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে ছেয়ে আছে তাহলে কুরসি বড় না আসমান ও জমিন বড় আচ্ছা। আরে যে জিনিসটা যদি আপনি এটা দিয়ে কোনো জিনিসকে ঢাক কোনো জিনিসটাকে দিয়ে যেটাকে ঢাকেন তো ওটা বড় হতে হবে না আসমান ও জমিনকে ঢেকে আছে কুর্সিটা ছেয়ে আছে পরিব্যাপ্ত করে আছে সেটা এত বিশাল বড় তাহলে আল্লাহর আরসটা কত বড় এটা আল্লাহ কিন্তু কোথাও কোথাও বলে দেননি শুধু ইমামগণ আমাদেরকে সতর্ক করে বলেছেন আল ইস্তিওয়া মামুল আল ইস্তিওয়া মালুম আল্লাহ আরো সে আছেন এ কথা জানা ওয়াল কেফ মজহুল কেমন করে আছে কিভাবে বসে আছেন মজহুল জানা নেই তার বসার গঠন কিভাবে কিরকম এরকম প্রশ্ন করা বিদাতি প্রশ্ন হবে এমন প্রশ্ন করা যাবে না ওয়াল ইমান ও বিহা ওয়াজিব আল্লাহ আরো সে আছেন এর ওপরে ইমান আনা ওয়াজিব কোথায় আছেন আল্লাহ আরো সে আছে নাকি সব জায়গাতে আছে আমাদের অনেকে মনে করে আল্লাহ সর্বত্তরে বিরাজমান আল্লাহ বিরাজমান বিরাজমানকে তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কেতে তুমি ফিরেছো বলে জঙ্গলে কে তুমি পাহাড় চুরি হাই ঋষি দরবেশ বুকের মনিরে বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চাই তুমি আছো চোখ বুঝে সস্তারে খুঁজো আপনারে তুমি আপনি ফিরিছো খুঁজে কে বলেছেন কবি কবি নজরুল এর নাম হচ্ছে ওয়াহদাতুল নজুর প্রত্যেক জিনিসে আল্লাহ গাছে আল্লাহ সাপে আল্লাহ ব্যাঙে আল্লাহ পানিতে আল্লাহ সর্বত্রই আল্লাহ প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ মোমেনের করবে আল্লাহ মোমেনের অন্তরে আল্লাহ প্রত্যেকের মধ্যে আল্লাহ বিরাজ করছে আর তুমি আল্লাহকে খুঁজে বেড়াও খেতে তুমি খুঁজেছো জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কোথায় খুঁজো আরে আল্লাহ তোমার মধ্যেই রয়েছে আল্লাহ গাছে আছে আল্লাহ সব জায়গাতে আছে আল্লাহ সাপের মধ্যে আছে ওই যে হিন্দুদের যেমন অমুসলিমদের আছে তেত্রিশ তেত্রিশ কোটি মাহফুল না কি গো কত তেত্রিশ কোটি মাহফুল কারণ সব জিনিসই আল্লাহ এ হচ্ছে ওয়াহাদাতুল ওজুদের আকিদা জিনা আমাদের আল্লাহ সব জায়গাতে নেই আমাদের আল্লাহর একটি আরস আছে সেই আলোচে তিনি সমাসীন আছেন তবে আল্লাহর জ্ঞান পরিব্যাপ্ত সর্বমানুষকে সর্বস্থানকে সর্ব সর্বজিনিসকে তার জ্ঞান পরিব্যাপ্ত তার জ্ঞানকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা কারো পক্ষে কোনো মতেই সম্ভব নয় এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী যিনি তার জ্ঞান দিয়ে সবকে পরিব্যাপ্ত করে রেখেছেন কিন্তু তিনি সব জায়গাতে নেই তার একটি সত্তা আছে সেই সত্তা আরো সে আছেন কেমন করে আছে কিভাবে আছে আরো কত বড় তা আমরা তা আমরা জানি না রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আবু বাকরকে সাথে করে দিয়ে হিজরত করার দিনে গুহাতে গিয়ে আত্মগোপন করলেন একটি গুহা গুহার নাম কি গারে দুটো গুহার খুব প্রসিদ্ধ গুহা যার উল্লেখ এসেছে ইতিহাসে দুটো গুহা হাজিরা গেলে দেখতে যায় একটার নাম গারে হীরা একটার নাম গারে হীরা হীরা গুহা আর একটার নাম গারে সৌর সৌর গুহা গারে হীরা সেই গুহা যেখানে সর্বপ্রথম জিব্রাইল এসে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নবুবাদ দান করে গেছিলেন নাজেল হয়েছিল আল্লাহর কোরআনের প্রথম আয়াত ইকরা বিস্পে রব্বেকাল্লাদি খালাক এটার নাম হচ্ছে গারে হীরা আর একটা হচ্ছে গারে সৌর যেখানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার পরম সাথী পরম বন্ধু আবু বাকারকে সাথে করে নিয়ে ওইখানে গিয়ে আত্মগোপন করেছিলেন হিজরতের রাত্রে দেয় কারণ কাফেররা চতুর্দিকে খুঁজাখুঁজি করছে সম্ভব ছিল না রাতে তিনি মক্কা বেরিয়ে চলে যাবেন তাই আল্লাহর নির্দেশেই ওই গুহায় গিয়ে তিনি আত্মগোপন করলেন আবু বাকার সুন্দর করে পরিষ্কার করে বললেন নবী আপনি আসুন আবু আগে গেলেন কারে গুহার মধ্যে সাপ থাকতে পারে বিচে থাকতে পারে কোনো এমন জিনিস থাকতে পারে যা নবীকে আবার কষ্ট হতে পারে চাইলেন না কষ্ট হলে আমাকে আমাকে হোক নবীকে না আপনি দাঁড়ান আমি আগে যাব গোয়াটা পরিষ্কার করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে যখন আমি নিশ্চিত হয়ে যাব ক্ষতিকর কোনো জিনিস আর নেই তখন আপনি আসবেন আরাম করবেন নবী আমার গেলেন আবু বাখারে জাগে মাথা দিয়ে শুয়ে গেলেন একটু পরে আবু বাখারটা কিসে কামড়িয়ে দিয়েছে আমাদের বক্তরা বলে একটা বড় সাপ কামড়িয়ে দিল গো আবু বাকারকে বলে কেন বলে ওই সাপটা বলছে আমি কতদিন ধরে অপেক্ষায় ছিলাম নবীকে দেখার জন্য নবী এই গুহায় আসবে আমি দেখব আর ইয়ে আবার সে ফুটোর মধ্যে পা রেখে রেখে দিয়েছে তাই ওকে কামড়িয়ে দিচ্ছে কে সাপে এগুলো মিথ্যা কথা এগুলো সহি হাদিসে নেই কামড়িয়েছে কোনো জিনিসে বিষ হয়েছে জ্বলন হচ্ছে কিন্তু কিসে কান দিয়েছে তার সুস্পষ্ট কোনো কথা শব্দ হাদিসে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি তো জ্বলন হচ্ছে জ্বলনের কারণে চোখ দিয়ে পানি আসছে সেই পানি আল্লাহ নবীর গায়ে পড়েছে নবীর চমকে উঠলে দেখছেন আবু বাকার কান্না করছে কি হলো বলে হুজুর কিছুতে কামড়িয়ে দিয়েছে মনে হচ্ছে খুব জ্বালা করছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সেখানে হাত বুলিয়ে দিলেন পবিত্র হাত সঙ্গে সঙ্গে তার জ্বালা প্রশমিত হয়ে গেল দূর হয়ে গেল আর তার যেন কোনো জ্বালাই থাকলো না তারপরে আবার নবী শান্তিতে শুয়ে পড়লেন এইদিকে কাপড়রা খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত এসে গেছে আবু বাকার নিচে থেকে গুহার ওপরের দিকে তাকায় ওদের পাগলা দেখতে পায় কান্না শুরু করে দিয়েছে আবার আল্লাহ নবী বলছে কি বাবার আবার তোমার কি হলো কান্না কেন করো বলি আর আল্লাহ যদি ওরা ওদের নিজের পায়ের দিকে তাকায় ওরা ওরা যদি ওদের নিজের পায়ের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে নিবে অনেক কাছে এসে গেছে আল্লাহ নবী নবী বলে মা দান্নু কাবে ইসনাই রে আল্লাহ হুমা ইন্নাল্লাহ মানা আবু বকর তুমি কি মনে করো আমরা কি দুজন না আমাদের সাথে আর একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছে তার অর্ডারে আমি বাড়ি থেকে বের হয়েছি আমার সংরক্ষণ করা আমাকে মদিনায় পৌঁছে দেওয়া এটা তার কাজ এবং পৌঁছাবেন কারণ এখনো ইসলাম পরিপূর্ণ হয়নি দাওতি কাজ এখনো কমপ্লিট হয়নি অতএব মদিনা আমাকে যেতেই হবে সুরক্ষিত অবস্থা অবস্থায় তিনি অবশ্যই আমাকে পৌঁছাবে কষ্ট কিছু হবে সহ্য করতেই হবে তাছাড়া উপায় নেই তবে মোদিরা অবশ্যই যাব এত কোনো সন্দেহ নাই কারণ যিনি দায়িত্ব দিয়েছেন তিনি সাথে আছেন এখন বলেন আল্লাহ কি ওই গুহার মধ্যে ছিলেন গুহাতে আল্লাহ ছিলেন জি না আল্লাহ কোথায় ছিলেন তাহলে আল্লাহ নবী কেন বলে যে আল্লাহ আমাদের সাথে আছে তার মানে বুঝতে পারলেন যে আল্লাহর জ্ঞান আল্লাহর সংরক্ষণশীলতা আল্লাহর পর্যবেক্ষণতা আল্লাহর রক্ষণ ব্যাক্ষণ সব আল্লাহর সাথে তার সাথে আছে কেউ কিছু করতে পারবে না পেরেছে গোটা বাড়ি খারাপ করে নিয়েছিল নবীকে আজকে হত্যা করা হবে যুবকের দল একেবারে উলঙ্গ তরবারি নিয়ে আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করেছে আজকে মোহাম্মদকে হত্যা করা হবে তার রক্ত প্রতিটি গোত্রের মধ্যে বন্টন হয়ে যাবে অতএব তারা আর আমাদের সাথে লড়াই করে বদলা নিতে পারবে না বিনিময় চাইলে বিনিময় দিয়ে দিব বাণী হাসেন গোত্র আর আমাদের সাথে লড়াই করতে পারবে না সুপরিকল্পিত একেবারে আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করে নিল আল্লাহ নবী সুরাই আসেন আয়াত পরে মাথায় মাথায় ছিটিয়ে দিয়ে ওদের দল চিরে ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে চলে গেলেন ওরা বুঝতেও পারলো না সকাল পর্যন্ত খালি অপেক্ষাই করলো বাইরে থেকে লোক বলে এসে বলছে হাগো তোমরা কিসের অপেক্ষা করছো বলে মোহাম্মদ এখনও বের হয়নি বলে মোহাম্মদের মতন পাখি উড়ে কখন চলে গেছে তোমরা দেখতেও পাওনি তোমাদের মাথাটা ধুলাও দিয়ে গেছে তাও তোমরা বুঝতে পারো না তাড়াতাড়ি করে মাথায় হাত দেয় দেখে ঠিক তো মাথায় ধুলা এ হচ্ছে আল্লাহ যাকে আল্লাহ রক্ষা করে তাকে কোনোদিন মানুষ কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তালা হাদিসে কুদ্সের মধ্যে বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে যত জিন আছে যত মানুষ পূর্ব কেমন পর্যন্ত আসবে যত জিন আসবে তারা সবাই যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তবে তারা হয়তো ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছে অনুরূপভাবে সমস্ত মানুষ জিন যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় তবে তারা হয়তো ততটুকু করতে পারবে যতটা আল্লাহ চাইবে আল্লাহ না চাইলে কেউ কারো ক্ষতি করতে পারবে না আল্লাহ না চাইলে কেউ কারো কোনো উপকারও করতে কারো কোনো উপকারও করতে পারবে না আমি বলতে চাইছিলাম ভাই মহান আল্লাহ রব আলমিন সব জায়গাতে বিরাজমান নন এই আকিটা মাথায় রাখবেন আহান আল্লাহ রব আলমিন আর সে আছেন আসমানে আছেন আল্লাহ নবীর জামানায় একজন সাহাবি তার একজন বাঁধি ছাগল চলা থেকে একটা ছাগল শিয়ালে হরলে নিয়ে পালিয়ে গেছে হরলকে বলা হয় ছোট ছোট শিয়ালের মতন দেখতে নিয়ে পালিয়ে গেছে এখন ছাগলের মালিক রাগান্বিত হয়ে এক চর মারছে হাই রে আল্লাহ দেখেই না কি কাজ করছিলি কোথায় ছিলিস ছাগলটা আমার নিয়ে গেল মাল চলে গেলে একটু দুঃখ তো হয় রাগ তো হয় নিজের মাল বুঝতে পারলেন আমার বাড়িতে কাজ করছে আপনার বাড়িতে কাজ করছে কোনো মিস্ত্রি যদি কাজটা আপনার খারাপ করে দেয় দুর্বৃত্ত দু সিমেন্ট আপনার নষ্ট হয়ে গেল কত রাগ হবে আপনার হ্যাঁ সিমেন্টের দম জানেন আপনি সিমেন্টটা নষ্ট করে দিলেন এত সিমেন্ট লাগলো আপনি কেন ঘুরলেন এই সিমেন্ট এখন কোন কাজে লাগবে আপনি বকেই গেলেন মিস্ত্রি কি করবে ওদের গাল শোনা ওদের শুনতে শুনতে ঢাটা হয়ে গেছে ওরা ওগুলো ওদের গায়ে কোনো স্পর্শই করবে না আপনি বকে যান বকা শুনতে শুনতে শুনতে শুনতে বকা শোনা ওদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে অতএব আপনি বকবেন ওটা ওরা জানে দুবি দুবি দুবি দুবস্ত সিমেন্ট গেল রাখতে হবে ছাগল চলে গেছে রাগ হয়েছে এক চর মারছে ওই বাঁধিকে কিন্তু মারার পরই মনে মনে ভাবছে হায় আল্লাহ কাজটা তো ভালো হলো না হ্যাঁ বিচারে কি করতে পারে ছাগলটা চলে গেছে বিচারে কি করতে পারে কাজটা তো ভালো হলো না সাহাবি ছিলেন মানুষ ছিলেন তারা মানুষ ছিলেন তারা ইমান ছিল তাদের অন্তরে কোনো অন্যায় কাজ করে চুপ থাকতেন না অন্যায় কাজ করার পরে ইমান দোলা দিত বিবেকে দংশন করত কাজটা ভুল হয়ে গেছে কাজটা ভুল হয়ে গেছে এমন করা উচিত নয় এমন করা ঠিক হয়নি আজকে আমাদের সমাজ চলছে অমানবিক অমানবিকতার সমাজ আমরাও অমানুষ আমরাও অমানব মানে অমানবিক হয়ে গেছি মানবতা বলে কিছু নেই যার কারণে গাড়ি চলতে চলতে কাউকে ধাক্কা মারছে ড্রাইভার ঘরে মানে ঢুকে থাকছে আর গাড়ি থেকে নামছে না দরজা বন্ধ করে দিচ্ছে কারণ জানে যদি নেমে আসে পিটিয়ে শেষ করে দিবে রে বাবা ভুল আপনার আমাদের অবস্থা সমাজের ধাক্কা গিয়ে আপনি মারলেন সাইকেল নিয়ে ওকে তাও ভুল ওর মাদ্রাস্তায় দাঁড়িয়েছিলেন আপনি তাও ভুল ওর গরু ছিল আপনার রোডের মাঝে তাও ভুল ওর ছাগল চল চড়ছিল আপনার তাও ভুল ওর সব ভুল ওর অথচ মদ্রাস্তায় আপনি দাঁড়িয়েছিলেন আপনি পার হচ্ছিলেন তাও ভুল ওর এটাই কি সমাজ এটাই কি ইনসানিয়ত এটাই কি মানবতা জিনা এমন হওয়া উচিত নয় যার কারণে ওরাও হয়ে গেছে ও মানুষ মেরে দিচ্ছে কেউ দেখতে পায় নাই চম্পট চলে গেল গাড়ি নিয়ে লাশ পড়ে আছে সৌদি আরবের মাটিতে এমন অমানবিকতা নেই কেউ নেই মরুভূমিতে মারা পড়ে গেছে ধাক্কা খেয়েছে সেখানে সে পালাতে পারত কেউ সেখানে নেই গাড়ি দাঁড় করাবে সেই লোকটিকে বাসে নিজের গাড়িতে তুলবে হসপিটালে নিয়ে যাবে হসপিটালে ভর্তি করবে পুলিশ বিভাগকে ফোন করবে ট্রাফিক বিভাগ আসবে পুলিশ বিভাগ আসবে তারপরে বলবে বলো কে অ্যাক্সিডেন্ট কে মারছিল ধাক্কা বলে আমি মারছিলাম এই অবস্থায় ছিল এরকম জায়গায় দাঁড়িয়েছিল ট্রাফিক বিভাগ সেখানে যাবে জায়গা থেকে মানে পর্যবেক্ষণ করবে তারপরে একটা পার্সেন্টেজ লিখবে কার কত পার্সেন্ট ভুল সেই পার্সেন্টেজ লিখে একটা কেস তৈরি হবে ফাইল সে ফাইল আদালতে যাবে বিচারপতি সেই পার্সেন্টেজ দেখে বিচার করে বলবে এর এত পার্সেন্ট ভুল এর এত পার্সেন্ট ভুল যদি ড্রাইভারের ভুল সত্তর পার্সেন্ট হয় সত্তর পার্সেন্টের কারণে তাকে ততটা ভর্তুকি বা ক্ষতিপূরণ দিতে হবে আর যদি ভুল এর হয় যদিও মারা গেছে এক পয়সাও লাগবে না ইয়া সে খালাস পেয়ে যাবে বাড়ি চলে যাও ভাই তোমার কোনো দোষ নেই লাশ পড়ে আছে এখানে বাবাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে লাশ পড়ে আছে বেটারা সবাই এসে গেছে ড্রাইভার ইন্ডিয়ান দাঁড়িয়ে আছে একটাও কেউ দিকে তাকিয়ে বলবে না যে পাগল মদ গাইছিলি তোর দিমাগ ছিল তোর চোখ ছিল না দেখতে পাইনিস এমন কোনো কথা কেউ বলবে না চুপচাপ এসে বাবাকে দেখবার বলবে কাদ্দার আল্লাহ ওমা শাহ আফাল কাদ্দার আল্লাহ ওমা শাহ আফাল আল্লাহ যেটা নির্ধারিত করেছিলেন সেটাই হয়েছেন আল্লাহ যেটা চান সেটাই হয় কিন্তু ড্রাইভারকে কিছু বলবে না ড্রাইভারকে যা বলার ট্রাফিক বিভাগ আসবে তারা দেখবে কার কতটা ভুল ছিল কিন্তু আমাদের সমাজ ভুল দেখছে না শুধু মার দিব সে কোথায় ছিল কেন অ্যাক্সিডেন্ট হলো কিভাবে হলো কিচ্ছু দেখার দরকার নেই যার কারণে আমাদের যেমন অবস্থা ওদের সেরকম ব্যবস্থা মারছে গাড়ি নিয়ে পালাচ্ছে দেখে লিগা তোরা কারণ ওরা জানে ধরা যদি পড়ি বাবা আমার লাশ টুকরো টুকরো করে দিবে মানে পাবলিকের মার গণপিটনি স্বাধীন দেশে বাস করি আমরা এটা হচ্ছে আমাদের স্বাধীনতা এই কারণে আমরা যাচ্ছা তাই করতে পারি মেরে চলে যাব আমিও মারলাম বাজারের মার তো বুঝতে পারছেন আপনি তো মারতে চাননি আপনি বেগুন কিনতে আলু কিনতে গেছেন সবাই মারছে তা হাতটা একটু ক্লিয়ার করলেন আমি এক গুছু মেরে দিই সবাই যখন মারছে বা হাতে থলিটা ধরলেন নিয়ে বগলের ফাঁক দিয়ে আপনি একটু মেরে নিলেন কারণ আপনি জানেন এ মারে আমাকেও ধরবে না কারণ কি ত্যারি পাবে যে কে মারলো না মারলো এই হচ্ছে আমাদের স্বাধীন দেশের অবস্থা কিন্তু এমন স্বাধীনতা সৌদি আরবে নাই বুঝতে পারলেন কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটা দেশ স্বাধীনভাবে জীবনযাপন করছে তারা হচ্ছে সৌদি আরবের দেশ স্বাধীন জীবনযাপন তিনশো দিনের মধ্যে কোনো এমন একটা দিন হবে না যে আপনি মনে মনে বললেন কে জানি আজকে আবার রাস্তা জাম আছে নাকি আজকে আবার কেউ হরতল দেখেছে নাকি ধুলিয়ান বন্ধ আছে নাকি আজকে নাকি ডাক বাংলা বন্ধ আছে নাকি এই মানে এটা চিন্তা হবে না আরে কত মানে ডেলিভারি ক্যাশ রোডের মধ্যে মা মারা যাচ্ছে কারণ জাম হরতন ডেকেছে রোড বন্ধ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টের কারণে আরো কতজনের ক্ষতি হচ্ছে মানুষ তাকিয়ে দেখছে না মানুষ তাকিয়ে দেখছে না এরকম মানুষ এই সমাজে আমরা অনেকেই আছি এখানে কিন্তু শুনবো আমল করব না কেউ বলবে না রে ভাই যে এইটার জন্য এগুলো মানুষগুলি কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেদিনে আসলাম যে বাসটায় একটা সাইকেলের সাথে ধাক্কা হয়েছে আমি আমি নিজের চোখে দেখা বলছি ড্রাইভার ওকে বাঁচিয়েছে আমার বাসের ড্রাইভার ওকে মেরেছে ট্যাক ট্রাক মেরে চলে গেছে তারপরে আমার ড্রাইভার ওর ওকে মেরে উড়েটে এইদিকে যদি ও বাঁ দিকে না ঘোরাতো তাহলে ওর ওপর দিকে গাড়িটা চলে যেত কিন্তু বাঁ দিকে ঘুরিয়েছে এমনভাবে সমস্ত গাড়িতে পাল্টি হয়ে ওই বাসের সমস্ত আমরা ছিলাম সবাই হয়তো আমরা আহত গম্ব মৃত্যু হয়ে যেতাম কিন্তু ওই লোকটিকে বাঁচিয়েছে ওই ড্রাইভার তারপরে গাড়িটা দাঁড় করিয়ে এখন ওকে বলছে নাম বলছে ভাই আমি লয় রে ভাই যে মেরেছে সে পালিয়ে গেছে এবং আমরা সবাই নিজের চোখে বলছি যে দেখেন ও বাঁচিয়েছে বলছে না তুই নাম তুই নাম পাশের পেশেন্ট যারা অনেকেই ছিল বলছে আপনি নামবেন না কেউ নামবেন না দেখি কি করছে ওরা ভালো ভালো লোক ওখানে আরও ছিল যাই হোক কিছু ঝামেলা যাওয়ার পরে ছেলেটাকে বাসে তুলে নিয়ে ধুলিয়ানে নামিয়ে ওখান থেকে আবার ডাকবাংলায় নামিয়ে গাড়ি করে ওকে হসপিটাল পাঠিয়ে দেওয়া হলো আমার বলার উদ্দেশ্য ভাই এই হচ্ছে আমাদের স্বাধীনতা জানেন স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা হচ্ছে আপনার আপনার মেয়ে কলেজে যাবে নির্দিবিকেল বাড়ি ফিরে আসবে কোনো চিন্তা আপনার হবে না আপনার স্ত্রীকে নিয়ে আপনার চিন্তা নাই আপনার মেয়েকে নিয়ে আপনার চিন্তা নাই আপনার পরিবারকে নিয়ে আপনার চিন্তা নাই আপনি স্বাধীনভাবে আল্লাহর জীবনে আল্লাহর জমিনে চলাফেরা করবেন এর নাম স্বাধীনতা এর নাম স্বাধীনতা দেড়শো দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাই মরুভূমি আর পাহাড় মরুভূমি আর পাহাড় মানুষজন কিচ্ছু নেই আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না নির্বিঘ্নে হাসতে খেলতে চলে যায় এর নাম স্বাধীনতা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন বন নাই দুদিন মাত্র ছুটি বাকি সব দিন চলবে একরকম চলবে কে মরেছে কে বেঁচে আছে কারোর সাথে কোনো সাথ নাই বাচ্চা মরে গেছে অফিস খোলা আছে আদালত খোলা আছে কল কারখানা চলছে সব চলছে অথচ একজন যোগ্যতম বাচ্চা সেদিন মারা গেছে কিন্তু কোনো ভূমিকা নেই প্রতিক্রিয়া নেই যে আজকে বাচ্চা মারা গেছে সব ঠিকভাবে চলবে এর নাম স্বাধীনতা বুঝতে পারলেন ভাই আইনকে হাতে করে নিয়েছে যা ইচ্ছা তাই করছে যার কারণে আমাদের সমাজের অবস্থা দেখে ওরা সেরকম ব্যবস্থা করে নিচ্ছে মানুষকে ধাক্কা মারছে আর পালিয়ে যাচ্ছে কারণ ওরা জানে যে আমরা দাঁড়ালি আমাদের অবস্থা এরকম হয়ে যাবে আমি বলতে চাইছিলাম ভাই মোহন আল্লাহ রবুল্লা আলমিন তার নিজের পরিচয় তার বৈশিষ্ট্য তার গুণাবলী কোরআনে আমাদেরকে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন যে তিনি কোথায় থাকেন তাই এই বা সাহাবি যখন মারলেন একটা চর তার মানবিকতা জেগে উঠল তার ইমান জেগে উঠল কাজটা ভুল হয়ে গেছে আমার নবী কাছে কি বলি আর আসল আল্লাহ আমি একটা ভুল কাজ করে ফেলেছি একটা ছাগল কোনো আমার হরেলে নিয়ে যাওয়ার কারণে আমি দাসীকে এক চর মারছি আমি এই ভুলের প্রাশ্চিত্য করতে চাই বলুন কি করতে পারি আল্লাহ নবী বললেন ওকে স্বাধীন করে দাও তবে ওকে আমার কাছে আগে নিয়ে এসো আল্লাহ নবীর কাছে সেই মেয়েটিকে নিয়ে যাওয়া হলো মেয়েটিকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে বলেন বলো আল্লাহ কোথায় আন আল্লাহ আইন আল্লাহ আল্লাহ কোথায় জানেন মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে গেছিলাম প্রথম প্রশ্ন আমাকে করেছিল আইন আল্লাহ আল্লাহ কোথায় আচ্ছা বলেন বোখার শরীফের কত হাদিস আছে মুসলিম শরীফের কত হাদিস আছে পরীক্ষা করে দেখতে পাচ্ছি দেখি কতটা পড়েছে না পড়েছে হাদিসের প্রশ্ন নেই বুঝতে পারলেন আর কত দোয়া ধরু নামাজ টামাজ অনেক কিছু কিচ্ছু প্রশ্ন নয় একটা ছোট্ট কথা আইন আল্লাহ আল্লাহ কোথায় আমরা জানতাম পুরানো সাথী সঙ্গীরা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল যে এই ছোট কথাটা জিজ্ঞাসা করবে এটা মনে রাখবে যখন বলবে আল্লাহ আল্লাহ তখন তুমি আল্লাহ হুয়া ফিসামা আল্লাহ আসমানে আছেন কিংবা হুয়া আল্লাহ আর্শ ইস্তওয়া তিনি আর্শে ইস্তওয়া বা সমাসীন আছেন এই দুটোর উত্তর দিবে তার বেশি কিছু বলবে না কারণ আমরা এটাই ভাবতাম আল্লাহ সব জায়গাতেই আছে আল্লাহ সর্বত্র বিরাজমান তো আল্লাহ নবী মেয়েটাকে জিজ্ঞাসা করে বললে বললেন না বলো তো শোবার সময় কী দোয়া পড়তে হয় ঘুম থেকে উঠে কী দোয়া পড়তে হয় বাথরুম যাওয়ার দোয়া কী বাথরুম থেকে বের হওয়ার দোয়া কী বলো কি দোয়া আয়তুল কুসি জানো সোরা আর জানো না একটাও এমন প্রশ্ন করলেন না তিনি বললেন বলো আইন আল্লাহ আল্লাহ কোথায় কালাত হুয়া ফিস সামা মেয়েটা উত্তর দিয়ে বলছেন আল্লাহ আসমানে আছেন কালো আনামির আমি কে কালান্তা রাসুল আল্লাহ আপনি আল্লাহর রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ বলে একে খা ফাইন্নাহা মুমিনা একে স্বাধীন করে দাও এ সত্যি ইমান রাখে সত্যি বিশ্বাসের মধ্যে আছে ভাইরা আমার বলতে এই চাইছিলাম যে এর নাম হচ্ছে আকিদা সঠিক আকিদা তো আল্লাহ রবুল আলমিন মেয়েদের কথা শুরু করেছিলাম যে যত মান মর্যাদা আল্লাহ মেয়েদেরকে দান করেছেন ইসলামে এমন মান মর্যাদা কোনো দিন কোনো উদ্দিন কোন ধর্ম কোনো নারীদেরকে দেয়নি যত ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছেন মহান আল্লাহ রবুল আলমিন নারীদের প্রতি কোনো অবিচার কোনো জুলুম কোনো অত্যাচার কোনো কিছুই করেননি নারীদেরকে সম্মান দিতে গিয়ে স্বামীদেরকে সতর্ক করলেন নি বললেন ও আসেন নাবিল মারুফ তোমরা ওদের সাথে দুনিয়াতে জীবন যাপন করো সৎভাবে যদি তোমরা তাদেরকে অপছন্দ করো হতে পারে তুমি এমন একজনকে অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ প্রভূত কল্যাণ অনেক কল্যাণ প্রচুর কল্যাণ নিহিত রেখেছেন আপনার স্ত্রীর মধ্যে বরকত থাকতে পারে আপনার স্ত্রীর মধ্যে কল্যাণ থাকতে পারে আরে আপনার বাড়ির মেন সদস্য মেন খুঁটি মেন খাম্বা হচ্ছে আপনার স্ত্রী বাড়িকে শান্তি বানাতে চান সুখের বানাতে চান শান্তিতে ভরে দিতে চান বাঘকে বাড়িতে সুখ দেখতে চান শান্তি দেখতে চান শান্তির সব থেকে বড় মাধ্যম হচ্ছে আপনার স্ত্রী যদি তার আপনি সম্মান করেন তাকে স্ত্রী হিসাবে মনে করেন তার মান দেন তার সম্মান দেন তাকে শ্রদ্ধা করেন তাকে ভালোবাসেন তাকে মূল্যায়ন করেন তবেই জানবেন আপনি শান্তি পাবেন বাড়িতে শান্তি আসবে এবং বাড়িতে সুখে ভরে যাবে টাকা থাকবে পয়সা থাকবে বিষয় থাকবে সম্পত্তি থাকবে বৃত্তশালী আপনি সব কিছুই আছে ব্যাংক কোরআনেই আছে টাকাতে একটা জিনিসের অভাব সেটা হচ্ছে সুখ সুখ আপনার জীবনে নেই বাড়িতে ঘুমিয়ে আছেন দামি খাট দামি পালক খুব সুন্দর কম্বল খুব সুন্দর বালিশ লরং গদি এত সুন্দর বানিয়েছেন বাড়ি মার্বেল পাথর দিয়ে চকচক করছে বাড়ি এসি লাগিয়েছেন বাড়িতে ঠান্ডা বালিশ সব কিছু হয়ে গেছে কোনো গরম নেই কোনো কিচ্ছু নেই তারপরেও সারা রাত করব ফিরছেন করব ফিরছেন এদিক আর সেদিক চোখে ঘুম নেই কারণ ওই জিনিসটা যে আপনার স্ত্রী সে আপনাকে শান্তি দিচ্ছে না সে আপনার কদর করছে না সে আপনাকে ভালোবাসছে না সে আপনার শ্রদ্ধা করছে না সে আপনার সম্মান করছে না আপনার টাকার পরোয়া নেই আপনি কত ধনী কত টাকাওয়ালা আপনার পরোয়া করছে না কারণ যাকে বিয়ে করে এনেছেন তার মাথারও অনেক টাকা আছে সেও বিয়ে পাস সেও গ্র্যাজুয়েশন করেছে সেও এম এ পাস সাত বেটার বাপ আর মায়ের কথা বলি সাত বেটার বাপ আর মা আজকে একজনের সাথে কথা হলো বলে আমার ওই নাম করে বললেন আর কি যে ওনার সাতটা বেটা চারটা কাটার বিয়ে হলো এ পর্যন্ত আজও পর্যন্ত আমার শ্বশুরি শাশুড়ি চা করে বুঝতে পারলে যে বলছে সে জামাই আর কি সাতটা মধ্যে চারটা বিয়ে হয়ে গেল আজও পর্যন্ত আমার শাশুড়ি চা করে বাকি আর তিনটা আছে কি যে হবে আল্লাহ জানে আই আল্লাহ এখনো পর্যন্ত শাশুড়ি চা করে চার বউ চার বাড়িতে কেন আপনি নির্বাচনে ভুল করেছেন আপনি ইমানকে নির্বাচন করেননি আপনি গ্রাজুয়েশন পাস নির্বাচন করেছেন আপনি এম এ পাস নির্বাচন করেছেন আপনি টাকাওয়ালিকে নির্বাচন করেছেন একটা বাপের একটা মেয়েকে নির্বাচন করেছেন আদরে লালিতা পালিতা যে মেয়ে সযতনে লালিতা পালিতা হ্যাঁ ভোগ বিলাচ্ছ যার জীবনে সে যেগুলো কখনো কোনো কারো সম্মান করেনি সে বাপের সম্মান করেনি মায়ের সম্মান করেনি কারোর বাপ আদর দিয়েছে মা ভালোবেসেছে মামারা আদর করেছে ভাইরা ভালোবেসেছে অতএব সে শুধু ভালোবাসা পেয়েছে ভালোবাসা দিতে জানেনি ভালোবাসা দিতে শিখেনি অতএব কোনোদিন সে জানে না ভালোবাসা দিতে হয় ভালোবাসতে হয় আদর করতে করতে হয় যত্ন দিতে হয় যত্ন করতে হয় সম্মান দিতে হয় সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় এই জিনিসটা তার মাথায় হয় শুধু সে পেতে জানে পেতে জানে চা করে পেয়েছে খেয়েছে নাস্তা করা পেয়েছে খেয়েছে জীবন ভোর এ ছিল তার জীবন তার থেকে আপনি চায়ের আশা কেমন করে করবেন ইমানদারকে বাড়িতে নিয়ে আসুন আমি হাসান মাদারে বলছি আপনি হাসান মাদারি বলছি আমার এই পাশের বাড়িতে আমার বউ ইনশাআল্লাহ তালা আপনাদের দেশ থেকে আপনি আমি বউ নিয়ে গেছি আমার বউ আমার ওঠার আগেই এই গোটা মজলিসকে সবাইকে আমি বলছি আমার বউ আমার বাড়ির এত বড় নিয়ামত জানেন আমার ওঠার আগেই আমার বাড়ি পরিষ্কার হয়ে গেছে আমার চা রেডি হয়ে গেছে আমার অসুখের ওষুধগুলি আমার চায়ের কাছে রাখা আছে আব্বা এই আপনার ওষুধ আব্বা এ আপনার চা আব্বা চাটা কেমন করে খায় আমি চাটা কেমন করে খাই আমার বউ জানে আমি যেমন তেমন চা খাই না চাটা ভালো করে সুন্দর করে ফোটাতে হয় চায়ের পরিমাণ বেশি দিতে হয় দুধের পরিমাণ বেশি দিতে হয় তাতে আদা দিতে হয় ভালো করে অনেকক্ষণ থেকে ফোটাতে হয় সেই চা করে বেটি আমার কাছে নিয়ে আসে আমি তাকে নিজের বেটির থেকে বড় মনে করি দুটো বেটি দিয়েছিল পরের বাড়ি চলে গেছে এখন দুটো বেটি আবার আমার বাড়িতে এসেছে দুটো বউ একটা হচ্ছে পাকুরে সৌদি আরবে সে এখনও থাকে জামিয়া বিশ্ববিদ্যালয়ে সে এখনও পড়াশোনা করছে আর এক মেয়ে হচ্ছে এই দেশের যাকে আমি আমার বাড়ির সোনার বাড়ি হিসাবে নিয়ে গেছি সোনার মেয়ে হিসাবে নিয়ে গেছি এত সুখ এত আনন্দ এত মানে মন ভরে যায় যে আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না ভাইরা আমার কথা হচ্ছে আমি বেটি মনে করি আমি অনেক সময় বিরক্ত হয় বলি এত কেন বেটি তুমি এত কেন চুপ করে বসো এত কাজ করা দরকার নেই অর্ধেকটা কাজ ছেলে করবো ওপরে তুমি নিচে থাকবে যাবে না কিন্তু না বেটি আমার মানবে না কাজ করে দেবে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসা করবে ভাই ভালোবাসা শিক্ষা দিতে হবে ইমান না থাকলে কোনোদিন পাওয়া যাবে আসলে হন না বিল মারফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে ব্যবহার করো খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করো না কারণ তাদের মধ্যে অনেক কল্যাণ আছে সেই কল্যাণটা পেতে হলে আগে ইমানকে আশ্রয় দিতে হবে নির্বাচনে ভুল করলে হবে না আমার নবী বললেন তুন কাহলমার মার আতবে আরবাই লেমা আলিহা ওলে হাসাবিহা ওলা জামালিহা ওলে ইহা ফদ বেদাতির দিন তারে বাতিয়া সমাজের মানুষ চারটি গুণ দেখে বিয়ে করে সমাজের মানুষ চারটি বিষয় দিকে কি কি দেখে বিয়ে করে আজ থেকে দেড় হাজার বছর আগেকার কথা বলে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মাল ছিল না যখন মান পথ সম্মান সম্ভ্রান্ত এগুলির কোনো ব্যাপার ছিল না তখন যারা যার আগে বলে যাচ্ছেন কারণ তিনি ওই জ্ঞান দিয়ে বলছেন অদূর ভবিষ্যতে এমন সমাজের গঠন হবে এমন সমাজ আবির্ভাব ঘটবে যে সমাজের মানুষ চারটা গুণ দেখে বিয়ে দিবে লেমালেহা মাল দেখে বিয়ে করবে জামা জামালেহা সৌন্দর্য দেখে বিয়ে করবে ওলা হাসাবেহা এবং মান সম্ভ্রাম পদ পদমর্যাদা শ্বশুর কি চাকরি করে সারারা কত বড় চাকরি করে এই বংশ বড় বড় পরিচয় দেখে বিয়ে করবে অনেদিন দেহা আর কিছু যুবকরা তো অবশ্যই থাকবে আল্লাহওয়ালা দিনদার যারা দিন দেখে বিয়ে করবে তারপরে আল্লাহ নবী একটাকে সমর্থন করে বললেন ফতফর বেদাতির দিন তারিবাতি তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে দুনিয়াতে সফল হয়ে যাও আখেরাতেও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সফলতা হতে চান দুনিয়াতে সুখ পেতে চান রিস্কাওয়ালা টোটোওয়ালা সারাদিন রিক্সা চালায় পায়ের মাথার ঘাম পায়ে পড়ে এত কেলাতি বিচারা গড়ি সোরা গোটা শরীর ঘেমে যায় গামছাটা খুলে কোমরে বাঁধে সারাদিন টোটো চালিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বিবি তাড়াতাড়ি করে পানিটা বাড়িয়ে দেয় তোয়ালি নিয়ে ধরে থাকে সতর্ক করে আদর করে খাবারটা বাড়িয়ে দেয় পাকাটা নিয়ে হাওয়া করে কান চলে গেছে হাওয়া করে করে স্বামীর পাশে বসে থাকে তার আদর তার যত্ন তার ভালোবাসা তার সব কিছু দেখে কার ক্লান্ত মিনিটের মধ্যে প্রশমিত হয়ে যায় দূর হয়ে যায় কারণ বিবির কাছে বিবির কাছে সম্মান পেয়েছে আদর পেয়েছে শ্রদ্ধা পেয়েছে ভালোবাসা পেয়েছে ভাই ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাই শিক্ষা দিয়ে বললেন মেয়েদের মান সম্মানকে বাড়িয়ে দিয়ে বলে খাই রকম খাই রকম লে আহলে ও আনা খাই রকম লে আহলি খাই রকম খাই রকম লে আহলি তোমাদের মধ্যে সেই হচ্ছে সব থেকে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম বিবির কাছে এই আমি হাসি মাদারি মাসা আল্লাহ ভালো জামা পরে টুপি পরে আপনাদের সামনে বক্তৃতা দিচ্ছি ভাবছি কত ভালো মানুষ মাসাল্লাহ কিন্তু আমার বিবি জানে আমি কেমন বুঝতে পারলেন আমার মিজাজ কেমন আমার রাগ কেমন আমার ভাষা কি আমি কি বলি না বলি আমার আসল প্রকৃতি কি আমার আসল চিত্র রূপ কি বাড়ির মধ্যে থাকে সব সময় আমার সাথে একজন তিনি হচ্ছেন আমার বিবি মেয়েরা কিন্তু বলবে না কারণ আরবিতে একটা প্রভাব বাক্য আছে কুল্লু বতাতিল মোজাবাতুম বি আবিহা কুল্লু ফাতাতিল মোজাবাতুম বি আবিহা বাপ যেমনই হোক প্রত্যেক মেয়ের কাছে তার পিতা শ্রেষ্ঠতম পিতা এটা হচ্ছে আরবির প্রবাদ বাক্য প্রতিটি মেয়ে কিন্তু তার বাপকে ভালোবাসে এবং মনে করে আমার বাপ পৃথিবীর শ্রেষ্ঠ বাপ আমার বাপ সব থেকে ভালো বাপ কারণ বাপ তো বেটিকে দেয় সে বাপ যেমনই হোক বিবির সাথে যেমন ব্যবহার করুক কিন্তু মেয়েকে তো ভালোবাসে মেয়ে যা চায় দশ টাকা দাও বাবা দিয়ে দিল পাঁচ টাকা দাও বাবা দিয়ে দিল এই লাও যাও কি খাবা এটাই যাও খাও কিনো লাও দাও তো মেয়ের কাছে বাবা সবাই ভালো থাকে কুল্লো ফাতাতিন মজাবা তুমি আবিহা প্রত্যেকটি বাবা তার মেয়ের কাছে সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠতম পিতা হয় কিন্তু স্ত্রী চুপ থাকে কিছু বলে না কিন্তু মনে মনে জানে এই কথা নেই বুঝতে পারলে কারণ আপনার হারামি পোনাটা আপনার বদমাসিটা আপনার মুখের ভাষাটা আপনি কি খারাপ ব্যবহার করেন অনেক সময় মেয়েও জানে না মেয়ে বাইরে ছিল আপনার স্ত্রী কিন্তু জানে তাই নবী আবার বললেন সেই হচ্ছে শ্রেষ্ঠ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ আর আমি মোহাম্মদ বলছি শুনো খাই রকম লে আহালি আমি আমার পরিবারের কাছে আমার মেয়ের কাছে উত্তম আমার কোন বিবি আয়সা থেকে শুরু করে দিয়ে যতগুলি আমার বিবি আছে কেউ বলতে পারবে না যে আমি তাদের সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেছি রাত্রি যাপন করেছি এক সমান অবিচার করিনি সফরে গেছি লটারি করেছি যার নাম বের হয়েছে নিয়ে গেছি কারোর সাথে অবিচার করিনি কারো মনে কোনোদিন দুঃখ দেনি এবং রাত্রি যাপন করার ব্যাপারে তিনি ভাগাভাগি করে দিয়ে বলেছেন আল্লাহকে আল্লাহমা হাদিহি কাইসমাতি এই ভাগি বন্টন এটা আমার হাতে ছিল হাদি কিসমতি আল্লাতি আমলিক ও যার আমি মালিক মানে এটা আমি পারি তাই আমি ভাগাভাগি করে দিচ্ছে ফালা তুলুম ফালা তালুমনি ফি মা তামলিক ওয়ালা আমলিক অতএব তুমি এমন বিষয়ে আমাকে দোষারো করো না যার মালিক তুমি আমি কিন্তু নয় মানে দেখেন অনেক বিষয় আছে আপনি যতই চান আপনার দুটো স্ত্রী আছে এই দুটো স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে চান পারবেন বাহ্যিক বিষয়ে পারবেন কাপড় আনবেন একই শাড়ি একই দামের একই সায়া একই ব্লাউজ একই মোবাইল সব এতে কোনো রকমের পার্থক্য সূচিত করা যাবে না কিন্তু একটা বিষয় আছে যাতে আপনি কখনোই সমান করতে পারবেন না সেটা হচ্ছে ভালোবাসা পারবেন একজনের প্রতি ভালোবাসাটা একটু বেশি হতেই পারে কিন্তু এই ভালোবাসার কারণে কারোর সাথে আপনি বেশি রাত্রে যাপন করতে পারবেন না সমানভাবে রাত্রে যাপন এই শিক্ষা দিয়ে গেছেন আমাদের আদর্শ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাই বললেন নারীদের সম্মান বাড়িয়ে বললেন যে নারীর কাছে ভালো হতে হবে তাদের অধিকার হচ্ছে যে তুমি তাদের সাথে সৎ ব্যবহার করবে তাদেরকে দিনের শিক্ষা দেবে প্রয়োজনীয় দিনের শিক্ষা এটা সব থেকে বড় অধিকারের কথা যে বিষয়ে আমরা অনেকেই খেয়াল রাখি না আমি নামাজ পড়তে যাই বিবি নামাজ পড়ে না এটা সব থেকে বড় অধিকারের জিনিস যে আপনার স্ত্রীকে আপনি নামাজ পড়াতে বাধ্য করবেন নামাজ পড়বে তবে তুমি আমার স্ত্রী তাহলে তোমার সাথে আমার বৈবাহিক জীবন থাকতে পারে না তাকে নামাজ পড়াবেন নামাজ পড়তে বাধ্য করবেন নামাজের দোয়াগুলো শিক্ষা দিবেন কিংবা এমন এমন মজলিসে তাকে বসার সুযোগ করে দিবেন মহিলাদের যেখানে নামাজ শিক্ষার ব্যবস্থা আছে মহিলাদের নামাজ শিক্ষার ব্যবস্থা পুরুষের কাছে পাঠাবেন না বাবুল সাহেবের কাছে এখনকার দিনে জানেন তো মসজিদ ইমাম সাহেবরা যে কি কাজ করছে আল্লাহ এক এক ইমাম সাহেবরা যেখানে গেছে সেখানে কাদা করেছে আমি দেশের মানুষ দেশে বাস করি দেশে বাস করেছি যদি এখন সৌদি আরবে থাকি কিন্তু ইমামরা আজও পর্যন্ত কত যে ব্যবচারী ইমামদেরকে আমি জানি বা দেখছি যারা পড়ানোর নামে আপনার মেয়েদের গায়ে হাত দেয় মাথায় হাত দেয় আর কত রকমের কত কুকুতি কত কুব্যবহার করে বিশ্বাস করা বড় দায় হয়ে গেছে বড় ফিতনার জামানা হয়ে গেছে অত মেয়েদেরকে মনীষাবদেরকে বামুন মনে করে পাঠিয়ে দেবেন না এরা নবুষ্য মানুষ ভালো মানুষ ওরে বাবা এরা যে কত খারাপ মনীষাব টুপিওয়ালা এরকম যে মানুষ কত আছে তবে সবাই নয় ইন্নামা ইয়াকশাল্লাহ মিন এবাদিহি আল উলামা এ সার্টিফাই আল্লাহ করে বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে যারা ভয় করেন তারা হলেন তারা হলো ওলা ওলামাগণ তো ভাইরা আমার কথা হচ্ছে যে নারীদের সম্মান দেওয়ার কথা শিক্ষা দিয়ে গেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর সেই সম্মান দিতে গিয়ে তিনি যখন বাড়িতে থাকতেন বলা হয়েছে এক সাফর না নিজের জুতো নিতেই সেলাই করতেন এক এর কাউসব কাপড় ছিঁড়ে গেলে নিজেই সেলাই করে নিতেন ওই উসাঈদ আহলাহ কি আমালের তাই বাড়ির কাজে তার পরিবারের সাহায্য করতেন আমাদের লজ্জা লাগে বিবির পাশে বসে একটু সহযোগিতা করে দেবো থালাটা ধুয়ে দেব বাটিটা এনে দেব প্লেটটা সাফ করে দেব আপনার সম্মান যাবে জিনা যদি আপনি কাজ করে দেন আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠতম স্বামী আপনার স্ত্রীর কাছে আপনার মান আপনার সম্মান আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে কিন্তু না দিমাগ দেখান আপনি সকালে উঠেছে সবার আগে আপনার স্ত্রী নাস্তা করেছে আপনার স্ত্রী চা করেছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েগুলোকে ব্রাশ করে দিয়েছে আপনার স্ত্রী তাদের কাপড় পরিয়ে দিয়েছে আপনার স্ত্রী তাদের নাস্তা করিয়ে দিয়েছে আপনার স্ত্রী তাদের স্কুলের ব্যাগ সাজিয়ে দিয়ে তাদের স্কুলকে পাঠিয়ে দিয়েছে আপনার স্ত্রী তারপরে আপনি রাষ্ট্রপতির সামনে উঠবেন আপনার পছন্দের নাস্তা করেছে আপনার স্ত্রী চাই একটুকু সামান্য এদিক সেদিক হয়ে গেছে ডেটে দিলেন খুব চা করতে জানো না বেঢঙ্গি কোথাকার এতদিন পর্যন্ত চা খেতে শিখলে না সারা দিন কার মেহনত এত বড় একটা কথা বলে এমন আঘাত দিলেন একটুকু চিন্তা করলে না যে কত বড় আঘাত দিলাম আমি এত মেহনত এত পরিশ্রম করার পরেও আপনার বুকের মুখের কথা শুনে তার বুকে চরম আঘাত লাগে এরকম আঘাত দেওয়া থেকে আপনি বিরতি থাকবেন তাকে মানুষ মনে করবে সে মানুষ তার সম্মান আছে তাকে তাকে সম্মায়ন করবেন তাকে মূল্যায়ন করবেন আপনার অনেক নিতে তার কাছ থেকে পরামর্শ নেবেন আমার নবী পরামর্শ নেওয়ার কথাও বলে দিয়েছে রসুল কারিম সাল্লাম তার পরিবারের কাজে সহযোগিতা করতেন কাপড়গুলি জামাগুলি নিজে সাফ করে নেবেন প্যান্ট নিজে সাফ করবেন নুঙ্গি নিজে সাফ করবেন অনেক বেহুদা স্বামী আছে গোসল করার পরে নুঙ্গিটা গোসল খালাই রেখে আসবে বলে কেন ওরে বাঁধিটা সাফ ধুয়ে রেখে দিই বাঁধি বা বিবি আর করে বাঁধি ওর হাত নাই তোর পা নেই লজ্জা লাগে না সরব লাগে না পুরুষের হাত শক্ত কত তুই লুঙ্গিটা পরিষ্কার করে রাখতে পারি না না ও রেখে এসছে কার জন্য পিবির জন্য এত ছোট করতে হয় নিজের নুগি নিজে সাফ করতে পারো না নিজের নামা নিজের লুগি নিজের পেন নিজের সব কিছু নিজে সাফ করবে দরকার হলে আপনার ছেলে মেয়েদের সাফ করে দেবেন আপনার স্ত্রীরও তারপর আপনি সাফ করবেন মান কমবে না মান বেড়ে যাবে ইনশাআল্লাহ তালা এই সমস্ত অনু অনেক আদর্শের কথা শেখা দিয়ে গেছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলাম অনেক দিক দিয়ে অনেক দিক আছে যে দিক দিয়ে নারীকে সবসময় উচ্চ স্থানে রেখেছে শুধু আমরা বুঝতে পারি না আমরা একটাই বুঝি বোরখা নামে একটা পর্দা করার কথা বলে ওদেরকে বাড়িতে ঢুকিয়ে দেয় ওদের অসম্মান করা হয়েছে শিক্ষিত সমাজ এগুলোকে বুঝতে পারে না কারণ শিক্ষিত সমাজ পড়েছে কবি নজরুল ইসলামের কবিতা কার কবিতা কবি নজরুলের কবিতা সেই কবিতায় বলা হয়েছে যে নারীদিকে পর্দা করতে বলে তাদেরকে জুলুম করা হয়েছে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে চোখে চোখে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা ওদের প্রতি অসম্মান করা হয়েছে এগুলো পুরাতন যুগের কথা সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠিয়াছে ডঙ্কা বাজি নারী যদি করে নরের বন্দি তবে এরপর যুগে আপনের রচা ওই কারাগারে পুরুষ বলিবে ভোগে যুগের দর্ব এই পীড়ন করিলে সে পীড়ন সে পীড়া দিবে তোমাকে হে মর্তের জীব শুরু মর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজ হবে তত করো রৌপ্য অলঙ্কারের স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দি বলো কোন সে অত্যাচারী আপনার আজ প্রকাশের তবু নেই সেই ব্যাকুলতা আজ তবু ভিড় আড়ালে থাকিয়া না প্রত্যেক কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের ওই পায়ে মন মাথার ঘুমটা ছেড়ে ফেলো নারী ভেঙে ফেলো বসে কর যে ঘুমটা তোমায় করিয়াছে ভিড় ওরাও সে আবরণ দূর করে দাও চিন্তা চিহ্ন আছে যত আবরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ